बीने আমি কি করিব রে ও প্রাণনা তুমি বিহীনে আমার সোনারঙ্গ করিব রে ও প্রাণনা তুমি বিনে আসা যাওয়া সার হয়েছে जा तो তারা মন দিয়ে মন কিনে হায় হায় প্রেমিক যারা জানে তারা মন দিয়া মন কিনে হে তুমি প্রেম সাগরে হে বা বসি তাতে ধরল রসের আমি বাধায়া ছিরিনে চিরয় অপরাধী আমি বাধায়া আছি তোমার কাছে চায় narungo ho